বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুকে যদি আমাদের সাথে কেউ যুক্ত হতে চান আমাদের এই চ্যানেলের নামেই ফেসবুক পেজ রয়েছে তাই ফেসবুক সার্চ বক্সে গিয়ে আমাদের ফেসবুক পেজ যদি আপনি রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ নামে যদি আপনি সার্চ দেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি পেয়ে যাবেন দয়া করে সেখানে ফলো এবং লাইক করার অনুরোধ রইল ভিডিওগুলো শেয়ার করার অনুরোধ রইল এসব বন্ধুরা আগে থাকতে আমাদের সাথে রয়েছেন সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ সো মাচ আজকে আমরা বিকোজিন নামক গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট নিয়ে আলোচনা করব যারা বিকোজিন ইতিমধ্যে সেবন করেছেন হয়তো তারা এর গুরুত্ব বুঝতে পেরেছেন এবং এটা কত ভালো ঔষধ সেটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো আজকে আমরা তারপরেও অনেকে যারা আমরা জানি না তাদের সম্পর্কে আজকে আমরা এই ভিডিওগুলো আপলোড দিব ভিডিওটা আপলোড দিব মূলত বিকোজিন হলো ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক দুইটি উপাদানের সমন্বয়ে তৈরি দুইটি নবাস অনুকূল উপাদান তবে এটা মূলত উৎপাদন এবং বাজারজাত করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বিকোজিন এমনই একটি ট্যাবলেট যেটা অবসন্ন রোধে এবং ডায়েটরি সাপ্লিমেন্ট হিসেবে নির্দেশিত স্বাভাবিকভাবে অন্যান্য ওষুধের তুলনায় কিন্তু এই বিকোজিন ট্যাবলেটের তার পার্শ্ব প্রতিক্রিয়া একেবারেই কম তো আমরা বিস্তারিত সবে আলোচনা করব আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ আশা করি আপনারা যদি আমাদের ভিডিওগুলো স্কিপ না করেন তাহলে আশা করি ভালোভাবে আপনারা ওষুধটি সম্পর্কে ধারণা নিতে পারবেন এবং আপনাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ তো মূলত এই বিগোজিন ট্যাবলেটটি আপনি বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো ফার্মেসিতে পেয়ে থাকবেন এই ট্যাবলেটটির যে পট রয়েছে একটি এই পটে মাত্র তিরিশটি ট্যাবলেট থাকে দাম হলো মাত্র নব্বই টাকা খুচরা মূল্য সর্বোচ্চ খুচরা মূল্য মাত্র নব্বই টাকা আর এটা যেহেতু বিকোজিন ট্যাবলেট যারা বড় রয়েছে তাদের জন্য অবশ্যই অর্থাৎ যারা অ্যাডাল্ট কিংবা বারো বছরের উপরে যারা ট্যাবলেট সেবন করতে পারে তাদের জন্য এই বিকোজিন সিরাপও রয়েছে তো আমরা যদি আপনাদের অনেক অনেক সময় দরকার হয় বা কারোর জন্য দরকার হয় আমাদেরকে জানাবেন আমরা সিরাপ সম্পর্কে অন্যদিন আলোচনা করব তো আজকে আমরা ট্যাবলেট সম্পর্কে নিয়ে এসেছি আলোচনা তো মূলত এখানে যে উপাদানগুলো রয়েছে সেটা হলো যে কম্পোজিশন অর্থাৎ এটার ভিতরে কী কী দেওয়া রয়েছে সেটা ইচ ট্যাবলেট কন্টেন্টস অর্থাৎ প্রত্যেকটি ট্যাবলেটে রয়েছে thiamine monohydrate mononitrate BP riboflavin pyridoxine hydrochloride nicotinamide BP zinc sulphate monohydrate এবং এগুলো মূলত এলিমেন্টাল জিঙ্ক টেন এমজি এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের শরীরে যতটুকু কাজ করে সেই কাজ অনুযায়ী কিন্তু এখানে যুক্ত করা হয়েছে সেটা আপনারা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন আর মূলত এই ভিটামিন বি কমপ্লেক্স দেখছি আমরা যখন রোগীর শরীরে অবসন্নতা থাকে প্রচণ্ড দুর্বল থাকে কাজে মনোযোগী হচ্ছে না বা বিভিন্ন ধরনের খাবারে অরুচি বা অনেক সমস্যা থাকে তখন দেখছি আমরা বিশেষভাবে আমরা তো দিয়ে থাকি তারপরে বড় বড় ডাক্তার সাহেব যারা রয়েছেন এমবিবিএস ডাক্তারগণ যারা রয়েছেন তারা আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে রোগীদেরকে এই বিগোজিন ট্যাবলেটটি বা অথবা যারা ট্যাবলেট খেতে না পারে তাদের জন্য সিরাপ অথবা শিশুদের জন্য সিরাপ দিয়ে থাকেন তো বাংলাদেশে নাম করা স্কোয়ার কোম্পানি এবং সোনান ধন্য কিন্তু স্কোয়ার কোম্পানি এরা কিন্তু মূলত এই বিগোজিন ট্যাবলেটটি বাজারজাত করে থাকে আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা দেখা অবসর না রোদে এবং ডায়েটারি সাপ্লিমেন্ট হিসেবে দেওয়া হয় যেমন অনেক সময় দেখা যায় যে অন্যান্য ভিটামিন খেলে আপনার শরীরে স্থূলতা বেড়ে যেতে পারে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে শরীর মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই ভিটামিন বি কমপ্লেক্স মূলত ডায়েটারি সাপ্লিমেন্ট এবং অবসর না রোদের জন্য কিন্তু দেওয়া হয় তো এটা যারা ডায়াবেটিস রোগী রয়েছেন এবং প্রেগনেন্সি যারা রয়েছেন বিভিন্ন ধরনের সব বয়সী লোকদের জন্য কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি ঔষধ বলা যেতে পারে তো এটা আসলে দামটা মোটামুটি নাগালের ভিতরেই রয়েছে এত বেশি দাম না তো এখন আমরা মূলত আসি যে কি কাজে আমরা ব্যবহার করব মূলত শরীরের দুর্বলতা তারপরে অ্যান্টিবায়োটিক সেবন করার পরে যে দুর্বলতা থাকে অপারেশন করার পরে যে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে শরীরে যে দুর্বলতা হয়ে যায় উইকনেস হয়ে যায় সেটা রিকভার করার জন্য মূলত এই বিকোজিন ট্যাবলেট দেওয়া হয় এবং যাদের শরীরে দুর্বল খাবারে অরুচি শুধু শুধু খাবারে কোনো মনোযোগ বসে না বা খাবার খেতে মন চায় না শরীর অনেক দুর্বল থাকে কিছু ভালো লাগে না ভালো কথা বললে অনেক খারাপ লাগে সেই সমস্ত অবসন্নতা রোধে কিন্তু এই বিকোজিন ট্যাবলেটটি কিন্তু দেওয়া হয়ে থাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে থায়ামিন মনোনাইট্রেট এবং রিওফ্লাভিন তারপরে পাইডোক্সিন হাইড্রোক্লোরাইড তারপর নিকোটিনামাইট জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এবং এলিমেন্টাল জিগ এই প্রত্যেকটা উপাদানই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু প্রত্যেকটা যেরকমের যে পাওয়ার দেওয়া হয়েছে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে যেমন ফাইভ এমজি টু এমজি তারপর টোয়েন্টি এমজি টু পয়েন্ট তারপর এখানে দেখেন জিঙ্ক সালফেট মনোহাইড্রেট দেওয়া হয়েছে যে সাতাশ দশমিক পাঁচচল্লিশ এমজি চার পাঁচ এমজি এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার পরে আমাদের শরীরে কোনটা কতটুকু ভালো কাজ করবে সেই রকম সিস্টেম করে কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে এটা আপনারা আশা করি আপনারা কিনে আপনারা ওষুধটি সেবন করবেন তাহলে আশা করি আপনাদের অনেক উপকার পাবেন আপনারা আর শিশুদের জন্য রয়েছে সিরাপ সেটাও আপনারা কিন্তু বাজার থেকে কিনতে পারেন আর হলো যে এই ট্যাবলেটটি মূলত যারা সেবন করবেন তারা অনেক সময় দেখা যায় যে ডাক্তার সাহেব বিভিন্ন ডোজ দিয়ে থাকেন কাউকে সকালে একটি এবং রাতে একটি খাবার পরে দিয়ে থাকেন অথবা অনেক সময় দেখা যায় অনেক অনেক রোগীদের ক্ষেত্রে শুধু রাতে একটি খাবার পরে দিয়ে থাকেন আবার অনেক সময় দেখা যায় যে অনেক রোগীর ক্ষেত্রে সকালে দুপুরে এবং রাতে অর্থাৎ আট ঘন্টা পর মানে প্রতিদিন তিন বেলা করে কিন্তু এই বিকোজিন ট্যাবলেটটা দিয়ে থাকেন এখানে ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক দুয়োটা মান আমাদের শরীরে খুবই কি বলে উপকারের কাজ করে ভিটামিন বি কমপ্লেক্স জানেন খাবারের রুচি বাড়ায় বা শরীরে যে দুর্বলতা সে খাবার রুচি বাড়িয়ে শরীরের মুখের যে একটা যে তিক্ততা ভাব বা মুখে অরুচি ভাব সেটা দূর করে এবং জিঙ্কটা হলো আমাদের শরীরের শক্তি যোগায় যেমন আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন করোনা ভাইরাসের সময় ডাক্তার সাহেব কিন্তু বলতে বলেছেন যে যারা পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য সম্পর্কে তারা বেশি বেশি জিঙ্ক সেবন কর যে জাতীয় ঔষধ রয়েছে সেগুলো সেবন করতে তারা কিন্তু পরামর্শ দিতেন এবং এগুলো কিন্তু অনেকে সেবন করেছেন স্বাভাবিকভাবে জিঙ্ক যদি আমরা সেবন করি তখন শরীরের দুর্বলতা দূর হয়েও বটে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায় তো zinc plus vitamin B complex মানব শরীরে নয় শুধু প্রত্যেকটা প্রাণীর শরীরে ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক খুবই একটি গুরুত্বপূর্ণ উপাদান এটা যদি আমরা বলতে যাই অনেক সময় লেগে যাবে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে ইতিমধ্যে কিন্তু আমরা স্বাভাবিকভাবে দশ মিনিটের চেষ্টা করি ভিডিও ভিডিও রাখার জন্য অনেক সময় দেখা যায় সেটা অনেক বড় হয়ে যায় তাই আপনাদের মূল্যবান সময় যে আমরা নষ্ট করি আসলে বন্ধুরা আমরা শুধু শুধু কিন্তু এগুলা নষ্ট করি না বা আশা করি এটা অনেক উপকারী আসবে আপনাদের জন্য তো এই ট্যাবলেটটি আপনি কিনে সেবন করতে পারেন পাশাপাশি আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন দামও বেশি না আমি আগেই বলেছি আর আপনার আপনাদের প্রতি একটা বিশেষ অনুরোধ অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্ট আমরা কামনা করি আমরা এখানে কোনো ফেক বা কোনো অমূলক ভিডিও আপনাদের সামনে আলোচনা করি না বা দেই না রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ সবসময় সবার স্বাস্থ্যের প্রতি সুন্দর সুখী সুন্দর সুস্বাস্থ্যপূর্ণ জীবনযাপন করার প্রতি কিন্তু গুরুত্ব আরোপ করে তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি Musa Al Arif register pharmacist from review pharmaceutical drug বন্ধুদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে যারা নতুন এসেছেন অবশ্যই ভিডিওটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাজিয়ে দেবেন তাহলে আমরা যে ভিডিওগুলো আপলোড দিব সাথে সাথে আপনারা সেই নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন এবং ভিডিওগুলো বিশেষ করে আপনাদের শেয়ার করার অনুরোধ জানাই কারণ এটা একটা জনকল্যাণমূলক কাজ আপনারা ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন আশা করি এই ভিডিওগুলো যদি শেয়ার করেন বা ভিডিও ভিডিও আপনি দেখেন প্রতারিত হবেন না ইনশাল্লাহ বা কাউ কারোর সাথে শেয়ার করেন তাহলে অবশ্যই তারা এই ভিডিওটি তারা অবশ্যই উপকৃত হবে আমাদের প্রত্যেকের জীবন কিন্তু প্রত্যেকের উপকারেই আসে এবং আমরা সবসময় নিজেকে মানব মানব কল্যাণের সাথেই কিন্তু আমরা যুক্ত রাখবো ইনশাল্লাহ আসল আল্লাহ বাকরবুল্লা আলমিন কিন্তু মানব সেবার প্রতি অনেক গুরুত্ব দিয়েছেন আচ্ছা, খেদমতুল খলক যেটাকে বলা হয় অর্থাৎ সৃষ্টির সেবা তো এর মধ্যে সবচেয়ে মানব সেবা হলে সর্বোত্তম সেবা তো সুতরাং এই ঔষধগুলো আপনারা যদি সবার সাথে শেয়ার করেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইমোতে বা বিভিন্ন জায়গায় শেয়ার করেন তাহলে আসলে এগুলো দ্বারা যদি রুগীরা এগুলো সেবন করে যদি উপকৃত হয় তাই আপনারা আশা করি বিনিময় সব তো অবশ্যই পাবেন এবং আপনি একটা খুব ভালো জনকল্যাণমূলক কাজ করলেন তো বন্ধুরা আজকে এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি নতুন কোনো ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি অবশ্যই যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন ভালো লেগে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত